একদিন কি হয়েছে জানো ওয়ারি ক্যাম্পাসে গিয়েছি ইংলিশ ক্লাস নেওয়ার জন্য এবং একটা স্টুডেন্টকে দেখে আমি ভয় পেয়ে গেছি ওমাই গট আমার সে স্মার্ট আই ওয়াজ থিঙ্কিং এই স্টুডেন্টকে কীভাবে পড়াবো অ্যান্ড হার প্রোনাউন্সিয়েশন আর so cool she is she was good looking and uh, she was pronouncing every word so perfectly and she was asking me questions she was responding instantly and that girl became the cause of my heart beating it was like pounding. Dum, dum, dum. And that student is before me, with me, Nuzhat, right? বারে বারে বললাম তার মানে আমি ভয় পেয়েছিলাম সত্যি সত্যি না ইয়ে আসলে অনেক ওকে অনেক ভালো লেগেছিল সত্যি সত্যি মানে প্রাউড হওয়ার মতো ভালো লেগেছিল এবং আমার মনে হচ্ছে ওকে কোচ করলে ও অনেক অনেক ভালো করবে ইনশাল্লাহ I love to appreciate my students my learner as a coach I do that I never hurt my students এবং আমি ভুল করাকে ভালো করে দেখি because if you make mistakes you are learning and if you are not making making mistakes meaning you are stopped you are not advancing so Nuzha প্রথম দিন আমার যে ক্লাস করেছিলাম how was the class class was and do you really mean it you mean it you mean it yeah good আচ্ছা তোমার এই সুন্দর উচ্চারণ কিভাবে হলো do you listen English cartoons. Cartoons yeah what is your favourite cartoon My cartoon is Ovi. Okay only one series Uh, can you mention some other names Uh, Tom and Jerry's and um, where's this? yeah do you know how to sing Yes, I know. english song Yes হ্যাঁ দ্যাটস গুড ইউ কেন বস বলেছিলাম আমি হ্যাঁ আচ্ছা তোমার যে আম্মু এই যে পিসি পরীক্ষার পর তোমার মা নিয়ে এসেছিলেন সেদিন তোমার বড় বোন মেহেজাবেনকে নিয়ে তো তোমার কাছে বিরক্তি মনে হয় না যে আবার আবার পড়াশোনা করব আম্মু কি একটা বিরক্তিকর কাজ করছে তো আমি বাসায় বোর oh, আরো ভালো হবে রাইট দ্যাটস গুড তো এটা অন্য বান্ধবীটা বোঝে না কেন তারা বোর হয় না মনে হয় না yeah right what is your I mean life for do you today I want to be a fashion designer. Fashion designer? You'll design fashion, uh, I mean, uh, dresses and others for the males or females or for both? Uh, both. For both. And you'll earn a lot of money. What you do with that money? Um, hmm? Um, Would you give something to your coach? Okay. Sure. Promise? I'll remember this. Yeah? uh, well i told you in the classroom uh, of tisol wari campus that uh, you can be a very good presenter so is that your dream to be a good presenter yes, that was my dream to be uh, dream to be a good presenter. তুমি এত ছোট বয়সে অনেক সুন্দর বেশি কথা বলো that's that's good I I envy you okay so tell some words for the ভিকিস ইয়োর ক্লাসমেটস টিসলে এসে তোমার কেমন লাগছে that would be nice if you can speak If you want to be a good presenter, so please join TESOL Bangladesh. Uh, you can learn a lot of things from here. Uh, you can be a good presenter and okay. Yeah, right. Okay. Like her, she can, you, all of you can be good presenter. So আজকে আমরা বুঝেছি আহ, নুজাত নার্ভাসনেস কাকে বলে কত প্রকার এবং কি কি তাই না and one day dear viewers I promise you this girl will be a nation famous presenter this my promise to you happy learning thanks for watching